আবার নতুন করে লিখব গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গল্পে নেই রানি আমার তুমি কি সত্যি ভালো আছো আমায় পরে সেই স্মৃতিগুলো তোমার যদি কখনো মনে পড়ে আমায় নামটি ধরে ডেকো তুমি